চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টিনেন্টাল ডিপুতে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি সেখানে একের পর এক কন্টিনেন্টালের বিস্ফোরণ হচ্ছে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শেখা নিরাপদ দূরত্ব থেকে আগুন নিয়ন্ত্রণের সর্বোত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা বর্তমানে কাজ করছে চট্টগ্রাম কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ও ফেনীর মোট পঁচিশটি ইউনিটের কর্মীরা ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে শনিবার রাতে আগুন লাগার পর কন্টিনেটারগুলোর সামনে সরাসরি পানির পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত হন এই জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ হাতে না ধরে স্বয়ংক্রিয়ভাবে কন্টেইনার ডিপুতে লাগা আগুন নিয়ন্ত্রণে পানি দিচ্ছে আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার ফাইটার রফিক হোসেন জানিয়েছেন গতকাল শনিবার রাত টানা কাজ করেছেন তারা কোনোভাবেই আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি তিনি বলেন প্রথম পাইপ নিয়ে কন্টেইনারের কাছে গিয়ে আমরা পানি ছিটানোর চেষ্টা করেছিলাম তবে কাছ থেকে পানি দিতে গেলে বিস্ফোরণে ফায়ার ফাইটাররাও হতাহত হচ্ছেন এই জন্য নিরাপদ দূরত্বে কাজ করছি আমরা কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছি এইদিকে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত একত্রিশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজন ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন অগ্নিকাণ্ড নিহত হয়েছেন আরও চার শতাধিক হতাহতদের মধ্যে ডিপোর শ্রমিক স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে অতিরিক্ত রোগীর চাপে অনেককে ওয়ার্ড ছাড়াও হাসপাতালের মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া নগরীর অন্যান্য হাসপাতাল এবং মিলিটারি হাসপাতালেও চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রামে সব চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে বেসামরিক হাসপাতাল চিকিৎসকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ সরকারি হাসপাতালগুলোতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ডিপুতে এক সময় প্রায় পঞ্চাশ হাজার কন্টেনার ছিল সেখানে থাকা দোহ পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে শনিবার দিবাগত রাতে বাতাসের কারণে আগুন বাড়তে থাকে ডিপো এলাকায় রয়েছে পানিরও স্বল্পতা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা বলেছেন চট্টগ্রাম সীতাকুণ্ড বিএম কন্টিনেটারের ডিপুতে শনিবার রাত এগারোটা পঁচিশ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় খবর পাওয়ার সাথে সাথে প্রথমে আটটি ইউনিট ও পরবর্তীতে আরও আটটি ইউনিট পৌঁছে যায় কাজ করতে বর্তমানে পঁচিশটি ইউনিট একত্রে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানায় গত পৌনে এগারোটার দিকে এক কন্টেনার থেকে অন্য কন্টেনারে আগুন ছড়িয়ে পড়ে একটি কন্টেনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে আশেপাশে ঘরবাড়ি জানালার কাচও ভেঙে যায়